না পাওয়ার কষ্ট কেমন করে হালকা করতে পারে কেমন করে এটাকে ছোট করতে পারি কষ্টের লেভেলটা কেমন করে কমাতে পারি এটা জানার দরকার আছে না নাই মানুষের জীবনের সবচেয়ে বড় তিতা সত্য কথা হচ্ছেই যে মানুষ এটা খুব সহজে পেয়ে যায় এটার মূল্যায়ন সে করতে চায় না আর যেটা যেটা সে পায় নাই যোগ্য ছিল না তার তবুও সে এটার প্রতি মায়া কমাতে পারে না এটা মানুষের জীবনের সবচেয়ে বড় তিতা সত্য কথা কলিজার টুকরা যুবক আমার বোনেরা জীবনে যদি না পাওয়ার কষ্টকে হালকা করতে চান একটা বাক্য অলওয়েজ মাথায় রাখবেন अगर जिंदगी में सब कुछ मिल जाए तो तमन्ना किस बात की करूंगा मैं জীবনে যদি সব কিছুই পেয়ে যাই তাহলে আশা বলতে তো কিছু থাকবে না জীবনে বাঁচতে হলে একটা আশার দরকার আছে না নাই জীবনে থাকার জন্য বেঁচে থাকার জন্য প্রত্যেকটা ধাপে ধাপে রবের উপরে একটা ভরসার দরকার আছে না নাই আজ থেকে জীবনের সমস্ত না পাওয়া জিনিসগুলোকে আল্লাহর উপরে ভরসা করে ছেড়ে দেবেন আল্লাহকে বলবেন আল্লাহ আমার জীবনে যা আমি পেয়েছি তুমি সব দিয়েছ আর যা পাইনি তাও তো না দেওয়ার মালিক একজন তিনি কে এ পৃথিবীতে হাজারো মানুষের আপন মানুষ হারিয়ে গিয়েছে হাজারো মানুষের প্রিয় মানুষ হারিয়ে গিয়েছে প্রিয় জিনিস হারিয়ে গিয়েছে আর ইতিহাসের এই সব মানুষগুলো একটা বাক্য বলেই নিজেকে প্রশান্ত রেখেছে বাক্যটার নাম হচ্ছে আল্লাহ ভরসা পড়ে আচ্ছা বলেন সব বিষয়ে একটা বাক্য বলবো আল্লাহ ভরসা বলেন না আল্লাহ ভরসা এই কথা যে বারবার বলতে পারবে যে আল্লাহ ভরসা আল্লাহ ভরসা আল্লাহ বলে বান্দা তুই যদি বলতে পারিস Whoever trusts in Allah, Allah is sufficient for him. যে ব্যক্তি আল্লাহর উপরে ভরসা করে আল্লাহ একাই তার জন্য যথেষ্ট হয়ে যায় পাবনার মানুষ এত আস্তে সুবান পড়লেন এই জন্য আজ থেকে জীবনে না পাওয়া জিনিসটি কোনো টেনশন নাই কোনো হতাশা নাই কোনো অভিযোগ নাই কোনো ছেঁকা খেয়ে বেকা হওয়া যাবে না ঠিক কিনা বলে মিজানুর রহমান আজহারি বলেছিল যে আধারে ভয় পেও না আলো আছে আড়ালে অন্ধকার পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে ভয় পাওয়া যাবে না ভরসা করতে হবে একজনকে তিনি কে তাহলে ফার্স্ট ইনস্ট্রাকশন হচ্ছে জীবনের সব না পাওয়াগুলোকে একজনের উপরে ভরসা করে ছেড়ে দিব তিনি কে number one instruction number two জীবনে না পাওয়ার কষ্ট যদি ভুলতে চান তবে দোয়া করতে ভুলবেন না হাদিসে এসেছে এই যে ভাগ্যটা আছে না এই ভাগ্যের কোনো পরিবর্তন নাই ইল্লা দোয়া তবে দোয়া এমন একটা হাতিয়ার যে দোয়ার মাধ্যমে মানুষ তার ভাগ্যকেও পরিবর্তন করতে পারে সুবহানাল্লাহ this is the power of supplication এটা হচ্ছে দোয়া দোয়ার পাওয়ার এইটা আর জীবনের সমস্ত না পাওয়া জিনিসগুলোকে যুবক ভাইয়েরা কখনো নিজের শক্তি দিয়ে দেখবা না রবের শক্তি দিয়ে দেখবা দেখবা তোমার জীবনের সমস্ত অসম্ভব স্বপ্নগুলো সম্ভব হয়ে যাবে কারণ সব ক্ষমতার মালিক তো একজন তিনি কে আল্লাহ যেন আমাদের সকলের দোয়াকে কবুল করুন পড়া আমিন না পাওয়া জিনিসগুলো দোয়া কেমন করে করবেন দেখেন তাহাজুদের জায়নামাজে দাঁড়াবেন দাঁড়ায় আল্লাহকে বলবেন আল্লাহ প্র্যাকটিক্যালি দেখাচ্ছে দেখেন না পাওয়া জিনিসগুলো নিয়ে আল্লাহকে বলবেন আল্লাহ আমার জীবনে যেটা আমার হবে আমার কপালে লেখা আছে তুমি খুব দ্রুত এটা আমাকে দিয়ে দাও কারণ আমি ধৈর্যশীল না ধৈর্য খুবই কম এত বেশি মায়া কাজ করে আমার যে আমি সহ্য করতে পারি না যদি কপালে থাকে খুব দ্রুত দিয়ে দাও আর যদি আমার কপালে না থাকে এটার প্রতি আমার যে মায়া যে এক্সপেকটেশন যে আশা এটা তুমি দূর করে দাও তাহলে আপনি পাইলেও লস নাই না পাইলেও লস নাই পড়ে পাইলে লস নাই কেন ভাগ্যে ছিল পেয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ আর যদি নাও পাই তো কোনো কষ্ট নাই কারণ যার প্রতি আমার কোনো মায়া নাই তারে পাইলেও কি না পাইলেও কি doesn't matter I don't care এজন্য দোয়া করা ভোলা যাবে সর্বশেষ একটা কথা বলে মূল আলোচনায় ফিরে যেতে চাই জীবনে এত চাওয়া দিয়ে হবে এত পাওয়া দিয়ে কী হবে একদিন তো মারনা হোগা একদিন তো মরেই যাব এত চাওয়া দিয়ে হবে এত হতাশা দে কি হবে আমার ব্যক্তিগত কথা বলছি আমার যখন জীবনে না পাওয়া জিনিসটা খুব বেশি কষ্ট হয় খুব বেশি আমি দুঃখ পাই আমি সোজা কবরের স্থানে গিয়ে কবরের পাশে দাঁড়াই আমার মন আমাকে বলে দেয় এই জীবনের সমস্ত পাওয়া আর সমস্ত না পাওয়া শুধুমাত্র একটা ধোকা আর কিচ্ছু হতে পারে না কবর আমাকে বলে দেয় জীবনের সব আয়োজন বৃথা সব আয়োজন কি বৃথাই দেখেন আমি আসছি আজকে যুবকরা আসছে যখন যাব সেলফি তুলবে আসার সময় সেলফি এই যে এত সেলিব্রিটি এই সে ইত্যাদি আমি কখনো ধোকা খাই না এই জন্য কারণ আমি জানি যে দুনিয়ার জীবনে আজকে মরে গেলে কালকে আমার নামটাও কেউ মনে রাখবে না this is the nature of life এটাই জীবন এজন্য আজ থেকে আমি তোমাদের জন্য ফার্স্টে তোমাদের হক আদায় করলাম মোটিভেশন জীবনে যত কিছুই পাও আর না পাও কোনোদিনও কোনো কিছু নিয়ে মন ছোট করবো না রাজি আছো ইনশাআল্লাহ আল্লাহ প্রত্যেকটা যুবক ভাইকে ইসলামের জন্য কবুল করে নেই